হ্যালো এভরিওয়ান আমি চিরন্তন আজকে এই ভিডিওটি করছি খুব ইম্পর্ট্যান্ট ভিডিও অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড আজকে আমরা আপ টেম্পো সাউন্ড স্টুডিও এই স্টুডিওটিকে পুরো দেখব আমার স্টুডিও আপ টেম্পো সাউন্ড স্টুডিও গত তিন বছর হলো ওপেন হয়েছে হয়তো এই ভিডিওটি আমার অনেক আগে করার কথা ছিল বাট সময় সুযোগ হয়ে ওঠেনি কিন্তু আজকে আমরা দেখব টেম্পো সাউন্ড স্টুডিও দেশের বিদেশের প্রচুর কাজ হয়েছে আপ টেম্পোতে এবং কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গলের প্রচুর স্বনামধন্য শিল্পীরা গুণী মানুষরা আমাদের এখানে এসে কাজ করেছেন এবং এভরিবডি ইজ এক্সট্রিমলি স্যাটিসফাইড সো লেটস গো অ্যান্ড ওয়াচ আপ টেম্পো সাউন্ড স্টুডিও সো হিয়ার ইজ আপ টেম্পো সাউন্ড স্টুডিও টেন বাই নাইনটি ফাইভ বাই ফোর বিজয়গড় শ্রেয়ান অ্যাপার্টমেন্ট সো আপনারা সকলে দেখতে পাচ্ছেন সো লেটস গেট ইনসাইড দ্য স্টুডিও এটা আমাদের মেইন এন্ট্রান্স সোজা আমাদের অফিস লবি এবং ডান দিকে আমাদের স্টুডিও সো লেটস গেট ইনসাইড দ্য স্টুডিও হ্যালো হ্যালো হ্যালো গোপাল হ্যালো এদিকে ইয়েস আমরা একটা ছোট্ট ভিডিও করছি গোপাল সকলকে হাই বলে দাও হাই গোপাল হাই বলে দিয়েছে সকলকে সকলকে দেখিয়ে দিচ্ছি এটা আপটেম্পো সাউন্ড স্টুডিও এখান থেকে আমি ঢুকলাম দিস ইজ দ্য এন্ট্রান্স এবং দিস ইজ আওয়ার ওয়ান্ডারফুল স্টুডিও তো আই এম গেটিং ইন ফ্রন্ট অফ দ্য মেইন কন্ট্রোল প্যানেল এটা আমাদের কন্ট্রোল রুম আর এটা আমাদের কন্ট্রোল প্যানেল এখান থেকে দেখা যাচ্ছে আমাদের ডাবিং রুম right? So let's get inside the dubbing room. Yes, so we are inside the dubbing room and we can see uh, this wonderful room and this is the microphone. This microphone is called, is named as নয়ম্যান ইউ এইটি সেভেন দিস এ ড্রিম মাইক্রোফোন আমি যখন স্টুডিও করব ভেবেছিলাম ভেবেছিলাম আমার কাছে এই মাইক্রোফোনটা থাকবে এবং আলটিমেটলি এই মাইক্রোফোনটা রাখা গেছে আমার স্টুডিওতে সো আ বিগ ক্ল্যাপ ফর মি থ্যাংক ইউ সো মাচ যাই হোক সো লেটস গো অ্যান্ড ওয়াচ দ্য ডিফারেন্ট মাইক্রোফোনস সো আমরা যেই যেটা করতে চলেছি সেটা হলো যে গোপাল একে একে আমরা দেখাবো এটা হচ্ছে আমাদের বেয়ার ডায়নামিক্সের মাইক্রোফোন তো আমাদের হাতের সামনে রয়েছে এস এম ফিফটি সেভেন আমরা জানি ওয়ান অফ দ্য প্রিমিয়ার মোস্ট মাইক্রোফোনস তো এস এম ফিফটি সেভেনটা খুলে দেখিয়ে দে একটু সো হিয়ার ইট ইজ এস এম ফিফটি সেভেন সকলে জানেন আমাদের কাছে এস এম ফিফটি এইটও আছে হাতের সামনে নেই বলে দেখাতে পারছি না সো তার পাশে উই হ্যাভ দ্য কিলার মাইক্রোফোন দ্যাট ইজ কে এম ওয়ান এইট ফোর ফ্রম নয়ম্যান সো এটাকে একটু দেখিয়ে দে ইয়েস দিস is ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল মাইক্রোফোন সো এটা আমরা নর্মালি ইউজ করি ফর ফর দ্য ভায়োলিন টেক্স অ্যান্ড দ্য ফ্লুট টেক্স দো আমরা ইউ এইটি সেভেন বিভিন্নভাবে ইউজ করি ইউ এইটি সেভেন ইজ মাল্টিপারপাস মাইক্রোফোন তো এটা দিয়ে আমরা সব রকমের টেকি নিতে পারি অফকোর্স ভোকাল টেক্স তো নামাই যায় আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি একটি টিভি এই টিভিটি কেন এই ঘরে তো অফকোর্স যারা রেগুলার বেসিসে সাউন্ড স্টুডিওতে যান তারা জানেন তার কারণ হচ্ছে যে আমাদের এখানে ডাবিং হয় সো আপটেম্পো স্টুডিওতে আপনারা অফকোর্স আপনাদের শর্ট ফিল্ম এবং ফিল্ম ডাবিং করতে পারেন সো লেটস গো অ্যান্ড ওয়াচ দ্য কন্ট্রোল রুম ওয়ান্স এগেন সো ট্যাটা উই আর এগেন ব্যাক ইন দ্য কন্ট্রোল রুম সো দ্য ফার্স্ট টু টক অ্যাবাউট ইজ লাইক যে আমরা জানি যে আমাদের সাউন্ড চেইনটা কত বেশি ইম্পর্ট্যান্ট আমি যখন প্রথম স্টুডিও করব ভাবি বা যখন সাউন্ড নিয়ে পড়াশোনা করি আমাকে বিভিন্ন লোক জানান যে হাউ ইম্পর্ট্যান্ট ইজ দ্য সাউন্ড চেন মানে হচ্ছে যে আমার আমি যে টেকটা নিচ্ছি সেটা হ্যাজ টু বি প্রিমিয়াম লেভেল মাইক্রোফোন এখানে যেটা রয়েছে নয় ইউ এইটি সেভেন তারপরে আমাদের সাউন্ড চলে আসছে টিএল অডিও প্রিয়াম্পে যেই প্রিয়াম্পে আমরা সেই বুস্টটা করছি সাউন্ডটাকে অ্যান্ড ইট ইস গেটিং ইন টু অ্যাপোজি এলিমেন্ট এইটি এইট সাউন্ড কার্ড উইচ ইস এ প্রিমিয়াম লেভেল সাউন্ড কার্ড অ্যান্ড তারপরে আমাদের টেকটা কিন্তু হচ্ছে গিয়ে টেকটা নেওয়া হচ্ছে কিন্তু ম্যাকে সো উই ক্যান আন্ডারস্ট্যান্ড উই আর হ্যাভিং এ প্রিমিয়াম লেভেল সাউন্ড চেন তার জন্যই আপনার পথে এত সুন্দর রেকর্ডিং হয় তো এবার আমরা চলে যাব স্পিকার্সের কথায় সো নিয়ার ফিল্ড মনিটার্সের মধ্যে নয়ম্যান ইজ দ্য বেস্ট অ্যানালিস্ট অ্যান্ড উই আর ইউজিং দ্যাট ফর আর মিক্স অ্যান্ড তারপরে পেছনে যে তিনটে বক্স দেখতে পাচ্ছেন স্পিকার্স দেখতে পাচ্ছেন দ্যাট ইজ ফর আর ফাইভ পয়েন্ট ওয়ান মিক্স তলায় আমাদের একটা উফর আছে এবং সেই উফরটাকে আমরা দেখাবো ইয়েস অ্যান্ড এবং পেছনে যে দেখতে পাচ্ছেন দুটো বক্স এই দুটো বক্স উই আর ইউজিং ফর দ্য ফাইভ পয়েন্ট ওয়ান মিক্স সো আপনার মিক্স ফাইভ পয়েন্ট ওয়ান মিক্স করতে গেলে আপটেম্পো ইজ দ্য প্লেস ইউ ক্যান কাম অ্যান্ড ডু দ্য মিক্স অ্যান্ড এছাড়াও আমাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো ফাইভ পয়েন্ট ওয়ান তার সাথে কিন্তু আপনারা ফলি সাউন্ড ডিজাইন বিজিএম সব কিছু সম্ভব টেম্পো সাউন্ড স্টুডিওতে এবং যেখানে আমি আছি সেখানে গান তো তৈরি হচ্ছে রয়েছি সো মিউজিক ডিরেক্টর হিসেবে আমি রয়েছি আমাদের এখানে কিন্তু রয়েছে কমপ্লিটের একটা মিডি কন্ট্রোলার অলসো সো উই ক্যান আন্ডারস্ট্যান্ড এখানে আমাদের প্রোগ্রামিংয়ের কাজ অ্যারেঞ্জমেন্টের কাজ সব কিছু হই হই করে হচ্ছে সো আপনাদের কাজ নিয়ে আসুন এবং ঝট করে করে ফেলুন আপটেম্পো সাউন্ড স্টুডিওতে তো এর মধ্যে আমরা চলে যাব পরবর্তী একটি ঘরে সেই পরবর্তী ঘরটা আমরা জাস্ট পাশেই রয়েছে দ্যাট ইজ আর অফিস লবি এবং উইচ ইজ অলসো ইউজড অ্যাজ অ্যান অ্যারেঞ্জমেন্ট রুম সো লেটস গো অ্যান্ড ওয়াচ দ্যাট পার্টিকুলার রুম সো হিও উই গো গোপাল তুই আমার সাথে চল একটু পাশের ঘরে সো ইয়েস সো সবাই আপনারা সকলে জানেন যদিও গুগল পেজে আমাদেরকে সকলে ফলো করেন তো দেখে নেবেন ওখানে প্রচুর ছবি দেওয়া আছে বাট এখানে দেখিয়ে দেখানো হচ্ছে দিস ইজ দ্য অফিস লবি অফ আপটেম্পো এন্ট্রিজ রেস্ট্রিক্টেড সো প্রথমে বাদিকে জগন্নাথ দেবকে নমস্কার করে কারণ ওনার জন্য সব কিছু পসিবল হয়েছে এখানে আমাদের রয়েছে ওয়াল অফ ফেম অফ আপটেম্পো এখানে যারা দারুণ দারুণ সিঙ্গার্সরা রিনাউন্ড সিঙ্গার্সরা যারা যারা আপটেম্পোতে কাজ করেছেন আমার বন্ধু বান্ধব এবং আমার সিনিয়র্সরা তাদের সকলের ছবি এখানে রয়েছে ইটস আ ওয়ান্ডারফুল কর্নার একটা খুব সুন্দর একটা সাইড তৈরি করেছি পাশে আমাদের ক্লায়েন্ট টয়লেট রয়েছে এখানে রয়েছে আমাদের একটা সুন্দর আয়না এবং আমরা দেখতে পাচ্ছি কেন আয়না রাখা হয়েছে কারণ প্রচুর ফিমেল আমাদের ক্লায়েন্টসরা বলেছে যে আপটেম্পোতে একটা ভালো আয়না নেই সাজার মতো যাই হোক সো হিয়ার ইজ দ্য কিচেন এরিয়া এবং কিচেন এরিয়াতে এখানে একটা স্মোকিং এরিয়া অ্যাজ ওয়েল সো দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা সুন্দর কোলাজ রয়েছে যেখানে ঋতুদি থেকে শুরু করে অনেকেই রয়েছেন রাঘবদা রূপঙ্করদা যারা রেগুলার বেসিসে আমাদের স্টুডিওতে ভিজিট করেন আমাদের কাজ ভালো লাগে সো হিয়ার উই গো এখানে হচ্ছে আপটেম্পো সাউন্ড স্টুডিওর অফিস রুম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আবিরকে এবং আমরা দেখে নেব এই যে রয়েছে আপটেম্পো সাউন্ড স্টুডিওর রুলস অ্যান্ড রেগুলেশনস উইচ আর ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ক্লায়েন্টস অ্যাজ ওয়েল অ্যাজ ফর আস টু মেনটেন সো আবির সকলকে হাই বলে দাও 嗨。 ওকে আবির এখানকার আমাদের ইন হাউস আপটেম্পোর প্রোগ্রামার এবং আমরা দেখতে পাচ্ছি আবির এখনও প্রোগ্রামিং করছে খুব মনোযোগ দিয়ে নর্মালি আমি আসলে মনোযোগটা বেড়ে যায় যাই হোক তো এখানে আমাদের রয়েছে আমরা দেখতে পাচ্ছি ও খুব মনোযোগ দিয়ে সারাদিন ধরে অ্যারেঞ্জ করে এবং প্রোগ্রামিং করে সো আপনারা এখানে প্রোগ্রামিং করাতেই পারেন আমাদের এই ঘরটাকে খুব খুব রিসেন্টলি আমরা রেনোভেট করেছি এবং দেখতে পাচ্ছেন এটা বসার জায়গা আপনারা এখানে চিল করতে পারেন আড্ডা মারতে পারেন যখন ওই ঘরে টেক চলছে এবং এই জায়গাটা আমি আগেও দেখালাম আরেকবার দেখিয়ে দিচ্ছি দিস ইজ দ্য প্লেস ফর ফর স্মোকিং সো দিস দ্য স্মোকিং জোন এখানে আমার একটি ছোট ছবি আছে আমার ভাইয়েরা আমার সকলকে আমাকে গিফট করেছিল আমার বার্থডেতে এবং এখানে রয়েছে লক্ষ্মী এবং গণেশ উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইউ আন্ডারস্ট্যান্ড সো সো সো নাও উই উইল সি দ্য এন্ট্রান্স সো হিয়ার ইজ দ্য এন্ট্রান্স আমরা এখান থেকে সকলে ঢুকলাম সো আর কিছু আমার বিশেষ বলার নেই গোপাল তোর কিছু বলার থাকলে বল না ঠিক আছে সব বলে দিয়েছো শুধু তোমরা আসো নিজে একবার দেখে যাও হ্যালো এভরিওয়ান হোপ ইউ অল এনজয়েড দ্য টোর অফ আপটেম্পো সাউন্ড স্টুডিও সকলকে বলছি আপনারা সকলে এখানে এসে কাজ করুন এবং আশা করি এই স্টুডিও সকলের ভালো লাগবে লাস্ট তিন বছর ধরে আমরা প্রচুর প্রচুর ক্লায়েন্টসদেরকে তাদের মতন করে একটা সাউন্ড দিতে পেরেছি বলেই হয়তো আপটেম্পো আজকে এই জায়গায় আপনাদের ভালোবাসায় এবং সকলকে বলবো মানে আমার নাম্বারে বা গোপালের নাম্বারে যাদের কাছে নাম্বার রয়েছে অবশ্যই ফোন করে এনি টাইম বুক আপটেম্পো সাউন্ড স্টুডিও আমরা নিজের মতো করে সবসময় ভালো কাজের পা পাশে আছি আমরা যেমন ভালো কাজ করি আমরা ভালো কাজের পাশেও থাকি তো আপনাদেরকে এইটুকুই বলার যে আমাদের যে এই বন্ধুত্ব এই বন্ধুত্ব আরও সুদৃঢ় হোক এবং আমরা আরও অনেক অনেক ভালো ভালো কাজ একসাথে করতে পারি সো থ্যাংক ইউ সো ভেরি মাচ এবং বাকি ডিটেলস সব আমাদের গুগল পেজে পেয়ে যাবেন আপটেম্পো সাউন্ড স্টুডিও গুগলে গিয়ে সার্চ করলেই এভরিথিং উইল বি দেয়ার যা আপনি জানতে চান আপটেম্পোর ব্যাপারে এবং টেন বাই নাইনটি ফাইভ বাই ফোর বিজয়গড় কলকাতা বিরানব্বই Uptempo Sound Studio address. Thank you so very much.